সেলিম ভাই কি আমাকে বাড়ি যেতেছেন নাকি হ তোর ভাই আছে না বাড়ি আছে তো তুই তো আমার কথা ব্যাক করছে ভালো জানাস জানোস না হ্যাঁ জানি তুই আমার ছোটবেলার দোস্ত আমজুরে এক দূরা তুইয়া আব্বাও মরছে মাও মরছে আমজুর কথা চিন্তা করে নিজের কথা ভাবি নাই আর আমজু বড় হয়েছে আর একটা বিয়ে আসা দিতে লাগবো না এই সব কথা আমারই কইতাছোস কেন আমজুকে খেলে আমার বোন তোর বোন না ভালো তো এটা পোলা খুঁজবি হ্যাঁ নাকি কইতেছি ভালোই কইছস ঘরে রোগে আরে থুইয়া আমি আমজুর লেগে পোলা খুঁজবো তুই একলা খুঁজবি কে আমিও খুঁজুম রোকে একে খেলে তোর বোন নাকি আমার বোন না শোন সেলিম বয়স তো আমাকে কম হয় নাই কম হয়েছে ক তোরও টাক পড়ছে আমারও টাক পড়ছে করে নাই সারা জীবন তো খালি গিরি করেই পার করে দিলি শোন ওই আঞ্জুর বিয়া পরে দিলেও চলবো তুই এখন তো নিজের বিয়াটাকে কইরা ফেলা এই যে তুই খালি উল্টা সিদ্ধা কথা কস আঞ্জুর বিয়ের আগে আমি আমার নিজের বিয়ের কথা চিন্তাও করি না করলে দিন বয়ে থাকতাম নি আপনার কি কেউ বয়ে থাকতে কইছে তুই আমাকে দুই দোস্তের কথার মতো কথা কস যা যা যা শোন রোকেয়া কথা কল মিশা কিছু কয় নাই তোর আসলে একদিন বয়ে থাকুন ঠিক হয় নাই মায়া দেখুন হ্যাঁ না আগে আঞ্জুর বিয়া দিব তারপর নিজের কথা চিন্তা করো শোন তুই তো ব্যবসার কাজে নানান দিক যাস আঞ্জুর না গিয়া একটা ভালো পোলা দেখ দেখ তাহলে যাই দোস্ত হ্যাঁ যা মকবুল কথা কানে দিয়েন না আগে বাইরে বিয়া করান লাগবো আমি আরেক বাড়ি গেলে গা কইলাম বাইরে দেখানোর আর কেউ থাকবো না সারাদিন ওই মাঠেই পড়ে থাকবো কিন্তু তোর ভাই তো এটা বুঝে না বুঝবো বুঝবো আপনাকে ভাই লেগে মায়া দেখেন আমি যাই ভাই যান কাকা আছে না বাড়ি আছে তো একটু ডাকি দন যায় ডাকন লাগবো কে বারান্দায় তো বইয়া রয়েছে জান কতক্ষণ ও কি রে বারে আজকে কই খেলা পড়ছে আজকে খেলা নাই কাকা আজকে আনসারুদ্দিনের মাঠে তার সঙ্গে প্র্যাকটিস আছে কাকা একটা কথা কমু কথাটা কিন্তু আপনি খুব গুরুত্ব সহকারে শুনবেন গুরুত্বপূর্ণ কথা তো এমনি শুনুন যাইব না বৈশা মন দিয়া শুনুন লাগবো জয়তুন একটা মোড়া দিয়া যা তোরে মা না কাকা বহন লাগবো না কাকা আপনার কাছে তো নানান দেশ থেকে লোকজন আসে ওষুধের নাইয়া তার মধ্যে থেকে ভালো একটা পোলা দেখে দিবেন আমাকে আঞ্জুর নাইয়া আরে তোর বই না আঞ্জুরে আমার বাড়িতেই তো বই করে আনতে পারতাম কিন্তু আমার পোলাটা ওটা তো মানুষ হয় নাই ওটা তো একটা অমানুষ হয়েছে জয়তুন কই জয়তুন রে মোড়া আনতে কইছি তোরে কইছি আনতে আমি আনছি তো কি হয়েছে আমি আনলে কি বন যাইব না দেখছো দেখছো কইছি না ওইটা একটা মানুষ হয় নাই অমানুষ হয়েছে এই তো এনে আচ্ছা ওই রেফারি কিল্লি গেছে জানোস কিছু আপগতি তো ভালো ঠেকতেছে না রে তুই গিয়ে হন তো কি কয় আর পারলে কয়ে দিস বাজ আনরে ফুসলে কোনো লাভ নাই আমি ই জিন্দেগিতে আঞ্জুরে বিয়া করব না তুমি যে কি কো না ভাই সেলিম ভাই মইরা গেল আনজুরে তোমার কাছে বিয়া দিব না সেলিম ভাই ফুসলাইব বাজান রে না কাম নেই ব্যবসার কথা কইয়া আমার জমি বন্ধক দিয়া টাকা নিছে এই টাকা ব্যবসায় না খাটাইয়া এ কই জানির খাটাইছে রে জয়তুন শেয়ার ব্যবসায় ও শেয়ার শেয়ার ব্যবসা অহন আমারে কয় ব্যাপক টাকা নাকি কাগজ হয়ে গেছে টাকা কাগজ হয় এই কথা শুনছো কোনো সময় হয় কাকা নয়া জামানা তো মেলা কিছু হয় অহন আমি এই জমি ছুড়ামু কেমনে আর এই মায়ের বা বিয়া দেবো কেমনে কৌতুক

আচ্ছা জানান তোমার লগে একটু কথা ছিল যে বাবা বইকালে বাজার এবেন না হ্যাঁ আমি প্র্যাকটিস শেষ করে আসুন না তখন কথা কম না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কোন মতলবে কথা বুঝলাম না তো কাকার কাছে নানান দেশ থেকে লোকজন আসে না আমাকে একটা ভালো দেখে পোলা তবে ভাই আপনার আমি আগে থেকে একটা কথা কয়ে দেই আপনার বোন আঞ্জুরে কিন্তু আমি বিয়া করতে পারবো না যে আঞ্জুরে বিয়ে করতে পারবি না সেটা তো আমার কপাল তোর মতো একটা খবিস পোলা কি করে আলফাজ কবিরাজের ঘরে জন্ম নিল সেটাই আমার মাথা ধরে বড় ভাই কি করলেন কিছুই তো বুঝলাম না বড় ভাই খুবই মূল্যবান একটা কথা কইছে কি কইছে আপনি বুঝেন নাই না বুঝলাম না তো আমগো বাড়িতে আয়ে জুতা দিয়া বাইরে পূজায় দেয় আজকে সেলিম ভাই ছিল আমগো বাড়িতে আমগো বাড়িতে তো আইছিল হ্যার বই নানজু হ্যাঁ রে বিয়া দেওয়ানের লেগে পাগল হয়ে গেছে এই হ্যাঁ বিয়া করে না কেন কেন তোর কি ওরে বিয়া করার মন চাইছে সব সব মাসকে যদি মন চায় আমারে ক আমি তোর বাইরে কয়ে বিয়ার ব্যবস্থা করে দেই হন <laughs> সেলিম ভাই কিন্তু মানুষ হিসেবে খারাপ না থাও আপনার আর পাকনামি করে কাম নেই এত চিল্লা কেল রে তোর ভাই আসতেছি সেলিম ভাইয়ের মতো একটু সরম যদি তোর ভাইরে আল্লাহ দিত কে আমার ভাই আবার তোর লগে কি করছে যা যা জিগা কি করছে কি তোর না কইলাম আমি পাঞ্জাবিটা ধুয়ে রাখতে কোন সময় তুমি সকাল থেকে বাজানের লগে কাজ করতেছিলাম এখন আমি ঢাকা যাবো কি বইরা জয়তুন আসতেছি বাজান কি হয়েছে বাজান কিছু ডাকলা যে ওরে কবি ও যেন গলা বাড়ায় কথা না বলে ওর গলা শুনলে আমার মাথায় আগুন জ্বলে টাকার কথা জিজ্ঞেছিলাম কি কইল সেইটা যায় জানোয়ার হয়েছে একটা কয় শেয়ার বাজার আমি একলা ধরা খাইছি নাকি ব্যাগটাই ধরা খাইছে জমি বন্ধকের টাকা নিয়ে শেয়ারের বাজারে খাটাইতে আমি কইছি নিও এখন কি হইব বাজান ওরে কইবি তিন দিনের মধ্যে বন্ধকি জমির টাকা ফেরত না দিলে জমি মায় কথাটা কি সত্য বাজান সত্য না তো কি এত খোলাইলা আমি কেমনে বুঝবো যে তুমি গাড়ি বই রইছো কে বুঝবো না কেন এই ঢং ঢং বাদ দিয়া একটু ভবিষ্যতের কথা চিন্তা করো হুম এটা অবশ্য জরুরি একটা কথা বলছো তুমি ভবিষ্যতের কথা চিন্তা করা দরকার খালি তো মুখেই ফটর ফটর করো কাজে কর্মে তো আর নাই আচ্ছা বিয়া তো আজ না হয় কাল কাল না হয় পরশু করমই তুমি ভাইবো না যে তোমার লাগে আমি ফাজলামি করতেছি ভবিষ্যতের চিন্তা তো আর ভবিষ্যতের মধ্যে ফালা রাখলে না কয়টা ছাল পাও চাহিদা কও দশটা করলে দশটা বিশটা করলে বিশটা আমার কোনো আপত্তি নাই ভালো হইব না কিন্তু কি হলো তুমি যে সেলিম ভাইয়ের মতো গরম খেয়ে কথা কো হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোমরা সেলিম ভাইয়ের লগে এমন করো কে ওই বেটা বুইরা সেলিম ব্যাপারে একটা ফাউল সেলিম ভাই তোমার চেয়ে হাজার গুণে ভালো পোলা শুধু বয়সটা একটু বেশি বাবা যাও যাও রেফার মেয়েকে বিয়ে করে ভালো যাও সেলিম ভাই যদি আমার একবার বিয়ার কথা কইতো তাহলে আমি তারই বিয়ে করতাম আর বয়স যদি আরো দশ বছর বেশি হইতো তাও চিন্তা করতাম না বুঝছো তুমি কি কইলা হ আমার কপালই খারাপ সেলিম ভাই তো বিয়াই করব না এরকম একটা কথা তুমি কইতে বললা সেলিম ভাইয়ের কথা কয়ে লাভ নাই বেলাল ভাইরে কেমন সামলাইবা হেরে চিন্তা করো কারে তোমার বন্ধু বেলাল ভাই তার বাইরে এসে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবও দিয়ে গেছে কই যাও বাড়ির যা তুই বাড়ির যা 와. পাঞ্জু কও দে দিতাছি তো আরে কেমন শেখা দেস শেখা দিলে বিষ কমে নাকি এমন লাগে লাগবো না বয়স তোমার কম হয় নাই ভাইজান বিয়ার বয়স পার হয়ে গেল বিয়াটা করলাম না মানুষ আমার নানান কথা শুনায় তুই যা শেখা দন লাগবো না তোর মানুষের নানান কথা কয় দেয় এখন আমার বিয়ে করণ লাগবে বিয়েটা করলে তোমার অসুবিধাটা কি বিয়ের জন বয়স আসাল তখনই করি নাই আর এখন করুম না আগে করো নাই কেন কেউ না করছিল তুই ছোট বাজানো মরে গেল মায়ের মানুষের কয় ছেলে বিয়া কর আমজুরে ফালনের লেগে একটা বউ দরকার আমি চিন্তা করে দেখলাম বিয়ে তো করণই যায় এটা তো কোনো ব্যাপার না কিন্তু বউ যে তোরে পালবো পুষবো তার গ্যারান্টি বউ তো আর ফুটবল প্লেয়ার না যে ফাউল করলে লাল কার্ড দেখাইয়া মাঠ থেকে বার করে দেবে তুমি বিয়ে করবা না পেশাল না পারে দে তো আমার যে বিয়ে দিবার সব বিয়ে দিলে তো আমি আরেকজনের বাড়ি গা তনেরম বেতায় কোকাইলে ছাকাটা দিয়ে দিব কেডা ভাইজান এর লেগে তোমার বিয়েটা করো দরকার ওই আমার গাড়ির বিষ সেরে গেছে যা আমার ছাকা ধরলো কোনো যা যা কেডা আমি বেলাল বিলাল ভাই আপনি টোকা দিয়ে দেখলাম তুমি জাগনা না ঘুমে কে একটু কথা ছিল সামনে দিয়ে আহেন না না ঠিক আছে জানালাই ভালো আমি তো জানলা দিয়ে আপনার কত কম জয়তুল ভাই শুনেন আমার একটু মাফ করে দেন আমি শুন না যে সুরের মতো লুকায় লুকায় আপনার কথা গেলাম আলফাজ কবিরাজের বাড়ি গিয়ে আমার নাকি ওষুধ আনতে আতের কামটা সাইরে লই তারপর যাইতাছি ততক্ষণ আমার আমি মরে যাব রে তাইলে কি তাইলে কি আরেকবার সেকা দিয়ে দিমু আর কত সেকা খামু সেকা খাইতে খাইতে তো বোন তাইলাম তুই যা অনি যা অনি আলফাজ কবিরাজের বাড়ি আমার নাকি ওষুধ নিয়ে যা আচ্ছা ঠিক আছে Oh my god. কান্দু ওই যাস তম্বু বাড়ি আমাকে বাড়ি যাস আমি যেতেছি তো বাড়ি জুতার বাড়ি খাওয়ানোর লিগা আর তুই আমাকে বাড়ি যাইতেছস ভাল লেগে ঔষধ আমরা যাইতেছি <laughs> রেফারির আবার কি হইলো ঠ্যাং ভাঙছে নাকি তোমার জানানোর দরকার দেখি <laughs> অন একটা কথা কই দৈরা ময়রা বুড়ারে বিয়া করে দে মায়া দেখা করাও বিয়া দেহি কেমন পারো ওর ভাই তো একটা গাউরা এরা বিয়ে করতে পারবো না বললে তোর একটা গতি করতে পারি দেখুম নাই পোলা টোলা দেখুম নাকি তুমি একটা অসভ্য তোমার সময় এইটাই আমার অসভ্য বানান করতো ইংরেজিতে হুনি কিরে আনজু যাস কই ভাইয়ের লেগে ঔষধ আমার লেগে যদন কুমারে যাইতাছি কেন সেলিমের আবার কি হইলো ওই খেলার সময় ঘাড়ের রগে টান খাইছে এখন তো নরবারই পারতাছে না ও সাজু ভাই কি কয় জানোস সাজুবের কথা শুনে আমার কোনো লাভ আছে হ্যাঁ তো একটা অসভ্য এই কথা বলি কি আঞ্জু আঞ্জু খারা আঞ্জু এই আঞ্জু খারা সত্য করে কত বইন তুই সাজুমের অসভ্য কইলি কেন হ্যাঁ কি কারণ লোক অসভ্য কিছু করছে কি জানো তুই সত্যি করে কর না বই হ্যারি নিয়ে কোনো কথাই আমি কমো না বই আমার কথা চিন্তা করে রাখো এত খারাপ ফুলের লাগে যদি আবার বিয়ে হয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবো ক বই হ্যাঁ কি ভালানি হ্যাঁ তো খারাপই সেলিম ভাই না আন্দোলিত সামগ্রী সেলিমের লগে একটু কথা দরকার ছিল কে কালকের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে বন থেকে জমিগুলান তো ছুটান যাইব না সেলিম ভাইয়ের কাছে টাকা আসেনি এই গ্রামে ক্যাশ টাকা থাকলে ওই একজনের কাছে আছে কাকা ভাই তো নরমাল পারতেছে না কি রে রেফারির খুবই খারাপ অবস্থা খেলার মাঠে গাড়ের রগে কেমনে জানি টান খাইছে এর লেগে তো আমার পাঠালো আপনার থেকে ওষুধ নেওয়ার লেগে হুম তোর যদি বিয়ে হইয়া যায় তাহলে ওরে দেখবো কেটা ওর লেগে একটা বউ দরকার ছিল না আমি তো এই কথাই কই হ্যাঁ তো রাও করে না হ্যাঁ যাই রাও করে না লিম বাইরে কেউ এই সে মায়া বিয়ে দিব কেন দিব না কেন কোন মায়া হ্যারে বিয়া করব কাকা কি ওষুধ দিবেন ওরে না দেখে তো ওষুধ দিতে পারবো না আমি এখান থেকে ওষুধপত্র নিয়ে যাবো না তারপর ওরে দেখে যেটা যেটা লাগে দিয়ে আসবো না ঠিক আছে তুই এখন যা কখন যাবেন এই তো হাতের কাজটা সেরে যাবো না আমাকে তো মনে রাগ করছে না অমন করে কথা বলি কিরঞ্জ আমার নাকি ওষুধ আনছস কাকায় আইয়া দিয়া যাইব কি রে তুই এমনি কথা কস কা মানুষের কথা শুনতে আমার আর ভাল লাগে না কে কি কইছে কইতে পারছ না মারে দেখা হইলি রোকে তামাশা করে জয়তুন কয় তোর বাইরে মায়া দিব কেডা কেডা তোর বাইরে বিয়ে করব মানুষের এত কথা আমি আর শুনতে পারুম না থাক আর শোনা লাগবো না বিয়ে করবা কারে ব্যাকরণ করুন সত্য কথা হইন না গাড়ির বেশ পলাইছে তুই আমজুরা কি করছস বাবা আপনি তো মেলা সাহস বাড়ছে আপনি তো মায়া মানুষের সামনে কি পারতেন না তোর ভাই কই বাড়ির সকাল সকাল তোমার ঘাড় বাঁকা বেতারা তো পাইছো নাকি শোন তোর একটা কথা জিজ্ঞেস করবো সত্যি করে কবি কি কথা আমি যদি তোর বোন রোকেয়ারে বিয়ে করতে চাই দিবে না বিয়া দিব না মানে একশো বার দিব একশো বার দিবি কিরে বেটা এক মায়ের কি একশো বার বিয়ে করুন যায় নাকি আর ওইটা একটা কথার কথা কইলাম আর আমার তো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তারপর দিবি আমার বইনে যদি ছয় মাসও তোর ভাত খায় তাহলে তো আমার বোনের কপাল তোর কপাল খারাপ তোর আমি বিয়ে করতে পারতেছি না কার এমন কে কাকা আছে না বাড়িতে আছে তো আরে সেলিম মিয়া বসো বসো এই অবস্থায় তুমি আসলে আরে আমি তো তোমার বাড়িতে যাইতা কাকা জমি বন্ধক দিয়ে কয় টাকা নিয়েছিলেন এক লাখ টাকা বইকালে দিয়ে দেবো আট লাখ জমি ছুটাবেন তুমি আমার বাসাইলে আর কোনোদিন যাতে বন্ধক দেওয়া না লাগে হ্যান নাকি বাজারে আপনার একটা দোকানতে দেবো পারবেন না চালাইতে পারবো আপনার নাকি আমি যেটা চিন্তা করতেছি সেটা তো আপনার পোলার করানোর কথা আমি করুন কে আমার পোলাটা তো একটা হারামি আমার কষ্টে টাকা নিয়ে ঢাকা শহরে উড়াইয়া দিছে আমি আপনার নাকি এগুলো করুন কা আমি তো আপনার পোলা না ঠিকই তো তুমি করবা কেন আমার পোলা বানা ফেলান জানা হ্যাঁ কেমনি এত বছর ধরে কবিরাজি করেন আমারে কেমনে পোলা বানান যে আপনি জানেন না এটা একটা কথা বলেন না রে সেলিম এসব কি কর আমি কেন রাজি তোমার কথার উপরে কোনোদিন কথা কইছি জয়তুন কি শুনলাম এসব সেলিম ভাই আপনি কি করতেছেন এটা জানেন আপনি কি করতেছি আপনি যদি সময় মতো বিয়ে করতেন তাহলে জয়তুলের মতো একটা মায়া থাকতো জয়তুনি আপনি কেমনে বিয়ে করেন কোন তোর বাপে যদি সময় মতো বিয়ে করতো তাহলে তোর মায়ের মতো একটা নাতনি থাকতো তোর বাপে কেমনে বিয়ে করলো তোর মায়ের এবার হ্যাঁ, ক ওই বেটা ওই তুই যে কইলি জয় তুই আমার লোকে বিয়ে দিবি অহন দেই তোর বাবা জয়তুনের বিয়া ঠিক করছে বুড়া রেফারির লগে আর লগে ওরে বুড়া রেফারি সেলিম সেলিমের লগে হেট পাগল আর কথা বাস না এবারে কইলাম বিশ্বাস করছ না আমার কথা আমারে না জিজ্ঞাসা জয়তুনরে বিয়া দিব তুই কি পাগল হইছিস নাকি আরে কইলাম তো বেটা সত্যি কইতাছি আচ্ছা ঠিক আছে আমি ফোন করে খবর নিতেছি তুই ফোন রাখ জয়তুন আমি বাজারে যেতেছি এটা ভাই ধরনের দরকার নাই ফোনটার বোবা বানায় রাখ ওই কুলাঙ্গরের লগে কোনো কথা নাই এই সাজু ভাই মোবাইল করছে আপনার লাগে কথা কইব তুই আর কোনোদিন আমরা বাড়ির দিকে আসবি না যা যা হেন দিকে কি আমার লগে দেখা নেই তোমার তুমি আমারে আজকের পর থেকে আর কোনোদিন ফোন দিবা না তোমার লগে আমার যে সম্পর্ক আছিল সব শেষ সব শেষ এই এই এটা তুমি কি কও জান এই এটা কি কও হ্যাঁ কাকা ওই সাজু বলে মোবাইল করে আপনারে পাইতেছে না আমার মোবাইল দিয়ে ধরে দিব ওরে কয়ে দিও ওর মতো বলার লগে আমার কোনো কথা নাই কাকা ও কাকা এই সাজু যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে আপনি চিন্তাই করেন আমি ওর কথা চিন্তা করি কথা বাদ জয়দিনের কথা চিন্তা করে তোর ভালো ভাবা উচিত একটা মাত্র বই বিয়া দেওয়া লাগবো না জয়তনের বিয়ে আমি ঠিক করে ভালোছি কোন কি কাকা পোলা ভালো তো বয়স একটু বেশি তার পোলা ভালো কার কথা কোন কাকা হয়ে রেফারি না তো কেন সেলিম পোলা খারাপ নেই সর্বনাশ হয়ে যাবো কাকা হয়তো বউ রাখতে পারবো না শোনো তিরিশ বছর ধরে কবিরাজি করি ক্যাডা বউ রাখতে পারবো আর ক্যাডা রাখতে পারবো না এটা আমি ভালো করে জানি মুখ দেখলে বোঝা যায় সেলিম ভাই বলে বিয়ে করতেছে আপনার কোনো অসুবিধা আছে এত তেড়া করে কথা বলছি আমরা দুই ভাই বোন এমনি কথা কই ভালো লাগলে কথা কইবেন না লাগলে কইবেন না জিগাইবেন না কিছু জেহার গরম দেয়াস না এইখানে টেকার কথা আয় কেমনে ওই টেকার গরমেই তো তোর ভাই সেলিম জয়তুনকে বিয়ে করতেছে তাতে আপনার কোনো অসুবিধা আছে তোর ভাই সেলিম একটা কথা কই দিচ্ছে হ্যাঁ কেমনে জয়তুনরে বিয়া করেন এটা আমি দেখে নেব তোর এমন লাগতেছে কে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তুমি বিয়ে করতেছো এটা তো অনেকে সহ্যই করতে পারতেছে না ষড়যন্ত্র করে লাভ নাই তবুও সাবধান থাকুন ভালো শোনো ভাইজান তুমি কাকারে গিয়া কও বিয়াটা অহন এমনি হয়ে যায় অনুষ্ঠান তো পরেও করুন যাইব নিজের বিয়ের কথা কেমনে আমি কই যা কিয়া হ্যাঁ, তুই তোর বাবারে ক সেলিম মেয়েতারা যেই টাকা দিছে ওই টাকা আমি দিয়ে দিব তোর হলে ডাবল দিব তাও তুই বিয়েটা ঠেকা জানতে পারিস হ্যাঁ তাহলে তো ভালোই বিয়ে তো আর কালই হয়ে যেতেছে না আমি সাত দিনের মধ্যে আইয়া সব কিছু ঠিক করে পেলাম হয়েছে ঠিক আছে ঠিক আছে কি রে জয়তুন তোর মুখটা এরম বেজা কেন কই না বিয়ার কইনা তুই তোর তো মনে ফুটতে থাকার কথা এই দিন কত তামাশা কইরা কইলাম সেলিম ভাইরে বিয়া করব কোন মায়াটা সেই মায়াটা যে আমি এইটা কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই ঘটনাটা কইলাম আমি ঘটাইছি সেইটা আমি ঠিকই বুঝছি খারাপ বউ আগে যাই আলোই পয়লাই তোরে আমি খেদামো বাড়ির থেকে দেহুম নেই দেহিস কাকাই কই রে আছে ঘরে যাই কথা কই আহি কাকা কেডা আমি আঞ্জু ও আঞ্জু আয় আয় কাকা আপনার লগে একটু সলা পরামর্শ করতে এলাম ভাই তো নিজের বিয়ে শাদির কথা কইতে একটু শর্মায় জিনিসপত্রে যা দাম রে মা একটা বিয়ার খরচ তো কম না আমি কই কি কাকা খরচাপাতি তো একটা বিষয় আছে আরো কিছু বিষয় আছে আর কি বিষয় আপনি ও লগে আমাকে একটা আত্মীয়তা হইতেছে বিষয়টা অনেকে ভালো চোখে দেখতেছে না সেইটা আমিও বুঝি ওই ময় মুরব্বী বিয়ার দর্শন নিয়া বিয়াটা যদি কালকে হয়ে যায় অসুবিধা কি কাকা ওই পাতির কামটা না হয় আমরা সুবিধা মতো পরে করলাম কথা খারাপ কষ নাই তাইলে কি বাইরে কমু কাল ময় মুরব্বী লয়ে আইতে ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মানুষের গাছের ফল ফাঁকরা কি না বলে খাওয়া ঠিক kakak kakak kakakku বাজারে গেছে এই kakak কাকারে এটি দিয়ে বাজানে কি করব খাইবো বাজানের কি পেয়ারা খাওয়ার দাঁত আসেনি কাকার দাঁত নাই তো কি হয়েছে তোমার তো আছে তুমি খাইও জয়তুন কি রে মা এখনো ঘুমাস নাই কি হয়েছে কবি এত বড় একটা ঘটনা ভাইজান রাইতে কইবেন না না কি কোন জানাইবেন না না যা ঘুমায় মিয়া মোহাম্মদ সেলিমের সাথে আপনি বিবাহেতে রাজি আছেন কবুল বলেন বলেন কবুল কবুল কজন কবুল বল মা বল কবুল কবুল বলছে শুনছেন আমি নিজের কানে শুনছি আমার চোখের সামনে তোর বোন জয়তুল সেলিম রে কবুল বলছে কবুল তুই তোর কথা রাখস না আমি আমার কথা রাখুন না তোর চোখের সামনে রোকে আরে বিয়া কইরা আমি প্রতিশোধ নেব প্রতিশোধ আপনারা দেখে লইবেন দেখলেন না ঠেকাইলেন না বিয়া জয়তুন্ডে তো বউ কইরা বাড়ি লইয়া যাইতেছে কি করলেন আব্বা আপনি কি করলেন এটা আপনি জমি শুনে টাকা তো আমি জোগাড় করছিলাম আপনার একশো বার আমি বলতেছি আপনার ফোন ধরেন নাই আপনি কেমনে সেলিম মিয়ার মতো একটা বুড়ার সাথে চৈতুরের মতো আমার ছোট্ট বন্ডারে বিয়া দিলেন আপনি কি মানুষ আব্বা আপনি কি বাপ না অন্য কিছু আমার মাথা ঠিক আছিল না রে বাবা ওই বুকটা খালি করে মায়াটা চলে গেল Ugh. টানছেন কেন তোমার শাড়ির কোনাগুলা একটু পুরাই দেন লাগে কে আমার বাজার যেদিন বিয়ে করছিল সেদিন আমার মায়ের শাড়ির সার কোনা পুরাই দিছিল কেন শত্রুর তো অভাব নাই শাড়ির কোনা কাইটা তাবিজ করবে পারে সাজু আমি অহনো জয়তুনের বিয়ে করবার চাই যত টাকা লাগে আমি দিন তুই ওরা ছাড়াই আনবার ব্যবস্থা কর দিছে আমি তো আন্দার থাকতে ঘুম থেকে উঠি আজ কেমন হলো কে পয়লা দিনে বারোটা বাজা দিলে আমার যে মাথা ঠিক নাই কে জয়তুলি দেখতে জয়তুন রানতে ওমা কাইলি না গেল আইজ আবার লইবা আরে হারা জীবনে লেগে লইম দেহ মাথা গরম করে কোনো কিছু করতে যাও না মাথা ঠান্ডা আছে বউ বউ একটু বাজারে যেতেছি যা মরাম তোমার নাকি কি জানো জিলাপি কেমন লাগে তোমার গরম জিলাপি ভালোই লাগে আনো ঠিক আছে ও কি আবার কি ওই একটু গড়ে হোক যান যান বাজারে যান যান তোর কপালটাই খারাপ রে একটা মাত্র বোন তার বিয়েটাও খেতে পারলি না শোন যাইতেন তামান্নকে বিয়ে হতে খুব খুশি যা যা যা বাড়িতে এসে যা জৈতুন জৈতুন বইন ভাইজান কেমন আছিস রে বোন ভালো তুমি কোন সময় আইছো আমার সারা আব্বা এরকম একটা ঘটনা ঘটাতে পারল রে বইন আমি বাজান রে বহুত বুঝাইছি কত হাতে পায়ে ধরে কইছি যে ভাইজানরে একটা খবর দাও বাজানে শুনে নাই টাকার লিগে আব্বা এরকম একটা কাম করতে পারলো সেলিমের মতো এরকম একটা বুড়ার কাছে তোরে বিয়া দিতে পারলো একটু চিন্তা করলো না হে বাদ দাও ভাইজান ঘরে আসো না আমি যাব না আব্বার অবস্থা ভালো না কি হইছে আব্বা তুই আর আমি ছাড়া আব্বার কেউ আছে তোর দিয়ে দিছে বিয়ে আমি আয় দিয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছি উঠতে পারে না একটু দেরি করলে মরে যেত কেন কি হ আমি এখনই যাবো এত কথা বললে কোন দরকার নেই তোর ভাবি খাইছে ভাবি থাকলে তো খাইবো কি হইছে? ভাই তো তারে ধাক্কাতে ধাক্কাতে লয়ে গেল আমরা তো ভাবির লোকে কথাও কইতে দিল না এটাও তো বুঝলাম না ভাইয়া ইয়া কইলো আর শুশু করে গেল গা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি না কিছু কি জানো সাজু আপনারা না জানে এত বড় কামটা করলো কি করছে যত নেন হয়ে গেছে গা কেটে করছে আঞ্জু আমারে মোবাইল করে মাত্র করলো যা তুই বাদ যা করলা তুমি এটা কামটা ভালো হইলো ভালো মন্দ বুঝি না তোমার বিয়ে আমার লগে হওয়া লাগবে জয়তুন কি আর যাইব না না তুমি না আগের মতো নাই কেয়া যা করতেছি সবকিছু তোমার লেগে করতেছি জয়তুন লগে কত হইলে দেখা হইলে ওরা ভালো করে বুঝাইবা সেলিমের থেকে বেলাল হাজার গুণে ভালো বয়সও কম আর বেলাল ওরা সুখেও রাখবো তুমি জয়তুনের বেলাল লগে বিয়া দেওয়ার লাগে পাগল হয়ে গেছো কে বেলাল যদি জয়তুনরে বিয়া করতে না পারে তোমারই বিয়া করব হ আর আমি বেলালে বিয়া করণের লাগে বই রইছি আরো ঝামেলা আছে কি ঝামেলা হ্যাঁ খালি কি বাজানের জমি বন্ধক দিয়ে টাকা নিছে বেলালের কাছ থেকে তো টাকা নিছে তুমি কি পাগল রোকেয়া আমি যা করতেছি সব কিছু তোমার নিয়ে করতেছি ঢাকা শহরে হারাটা দিন আমি কুত্তার মতো দৌড়াই তাও দাঁড়াতে পারতেছি না আমার দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে ভালো থাকবে যাব আরেকজন এসে কেমন লয়ে যায় তো লয়ে গেলে কি করব লয়ে গেলে কি করব মানে আরে তুমি কি লয়ে আইবা আউনের লেম নিয়ে আইব আউনের লেম নিয়ে আইব তোমার লাগি আউনের লাগি তো বয় আছে করে ওই তুই যা তুই যা তোর নাকি তো আজকে অবস্থা ঠিক হইল মানে আমি ছেলে সেলিম কি জবাব দেবো জানি না কাছে কয় নাই না কয় নাই আপনি যান নয়তো শয়তনে হোর বাড়ি ওরে দিয়ে যেতেছে বাপ পুতে ভালো শুরু করছে একজনে লইয়া যায় আরেকজনে দিয়ে আয় আমি চিন্তাও করি নাই যে আমার বউ আমার না জানে বাড়ি থেকে যাইব না আমি তোমার কেউ না আঞ্জুর যদি বিয়ে তুমি যদি আঞ্জুরে আনতে যাও আঞ্জু আইব না তোমার লাগে ভালোই বলছো এখন চলো বাজারে গিয়া গরম গরম জিলাপি খেয়ে আসি বাজারে যাবো মানুষে তো জানে আমার বউ আমার থেকে গেছে গা আর মানুষের জানার লাগবো না আমার বউ আমার গেছে লাভ নাই লাভ নাই ষড়যন্ত্র করে লাভ নাই আমার বউ আমার নগে থাকে ক কি এত অস্থির আস্তে ধীরে সব হইব যতন টতন নিয়ে আইছি আইনা লাভ হইলো কি বেটা আমার চোখের সামনে জয়তুন আর সেলিম ভাইয়ের হাত ধরে হাইটে লয়ে গেল আমি আজকে বাড়িতে গেছি তুই চিন্তা করিস না আমি নিজে থেকে সারা লমু তোর লগে বিয়া দিব এরপর আমি আমার টাকা ঠিক আছে জমি বন্ধকের টাকা দিয়া আমি মদও খাই নাই জুও খেলি নাই শেয়ার কিনছি ধরা খাইছি আমি কি করব জমি খোয়া গেলে এই জমি আর বেরোতে পাইতিনি কোনোদিন জৈতুনের থেকে জমিটা বড় গেল আব্বা জমির লিগে নিজের মায়ের আপনি দরিয়ায় ভাষা দিলেন সেলিম তো পোলা খারাপ সেলিম নিয়ে পোলা পোলা আপনি কার এখন বুড়া বেটার এখন পোলা না ও মানুষটা বাবা আরে আব্বা আপনি এটি কি কর পালক দিয়ে আমরা পানি খামু কদিন পর যাবো মহিলা আমার বইটা তো তখন বিয়ে তো বইব এমনি কথা কষ্ট কার কোন সময় উদয় উনি কই দিবা আচ্ছা, আত্মা কার মত সময় উঠবে সেটা বাবার কোন দরকার না আত্মা অনেক কিছুই করতে পারে ঠিক মতো যদি মরণ হয় বেলাল মিয়ার বহু তাকে ছেলে মেয়ে মরে যেতে আব্বা যা হনের হয়ে গেছে আমি যদি অন্যায় করে থাকি ক্ষতি করে থাকি আমার আব্বা আপনার মাফ করে দিও আমি তো জমি বন্ধক ছুটানোর টাকা নিয়ে আসছি না আমি কালকা ছেলে মেরে গিয়া টাকা বুঝাই দিয়া আমার বোন জৈতুন রে আমার বাড়ি দিয়া আব্বা আপনি দয়া করে এই ব্যাপারে কোনো কথা কইবেন না আমারে বাধা দিবেন না আব্বা এটা আমার শেষ কথা কিরে কিছে সাজু ভাই আইয়া আজকেও ভাবিলে লয়ে গেল আব্বা কইলো একটা কথা বলি সেলিং মেয়ের মতো ঘুরে বেড়ার লোকের সংসার করানোর থেকে বেলালের মতো জুয়ান পোলা ভালা না তুই তো আপনি রে বিয়া দিচ্ছেন না অন্যকে যতুন আমার বউ না বাবারে আমি অসল মানুষ হয়ে গেছি আমার এখন আর কিছু করণের ক্ষমতা নাই পেরেছি বাড়াও সৈতুন আর আপনাকে বাড়িতে যাবো না ও আমি তোমার ডাকতাছি শুনো না আপনার যে আমি কথা কইতাছি আপনি শুনেন না কামটা ঢোকে না কথা আমার বউর আমি নিবার আছি তোর কথা কবার আসি নাই বউ এ আপনি বাড়ি থেকে বাইরন বাইরন আমার বিয়ে করা বড় তুই আটকা তুমি আর আমার কবে যাইতে না 阿妹，阿婆，你，我。 বৰ বৰকৈ কৈলোকাৰ চুচন বৰে মনে কষ্ট চান কিছু জানি জানা মাটির নিচ থেকে খুঁজে বার করতে হবে আরে কি হয়েছে ওই সেলিম ভাই কি কই আমার বউ কই বউ যতন শালা রেফারি খোঁজো বউ খোঁজো পাগল হইতে আর বাকি নাই সুমাইলা কেমনে এলা আমি তো তোমার পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজছি সারা গ্রাম আমার পাগলের মতো তোমার খুঁজতে হইব কে তুমি আমার বউ না তুমি এনে খারাপ দিছো কে হও ভিতরে হও তোমার তো আবার লয়ে যাব আর আইব না কেমনে বুঝলো আর আইব না ভাইজান বাবা নিয়া দিয়া হে তুমি গিয়া লইয়া হো তোমরা এত ভালো চাও আমার একবার জিগাইলাও না আমার মনটা কি চাই মায়া মানুষের জীবন কি তোমাকে টানাটানি জিনিস যান আজ আবার বাজারে গিয়ে গরম জিলাপি খাবো নিয়ে যাবেন আমারে